কি খবর তোমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীতে অনেক কিছু পোষ মানা যায় আমরা জানি বাঘ সিংহ সাপ সহ এভরিথিং সব কিছুই মানুষ পোষ মানিয়ে ছেড়েছে এটা কিন্তু আমরা সবাই জানি তবে আজকে একটি ভিডিওতে আপনারা যে দেখতে পাচ্ছেন মাছকে আদার খাওয়াচ্ছে একজন ব্যক্তি এই মাছগুলিকেও পর্যন্ত পোষ মানিয়ে ফেলেছে তার মানে আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে আর বাকি নেই যে পৃথিবীর সব কিছুই পোষ মানা সম্ভব মানুষের দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর মানুষের উপরে কোনো শ্রেষ্ঠ জীব নেই তাই মানুষ চাইলে সব কিছু করতে পারে এই যে মানুষে এত কিছু পোষ মানাচ্ছে কিন্তু আজকের এই ভিডিওতে ভিন্ন ধরনের একটি বিষয় দেখলেন যে মাছকে কিভাবে মাছ সরাসরি তার পাশে আসছে আর তিনি আধার খাওয়াচ্ছে তার মানে মাস্কেও পোষ মানিয়ে ফেলেছে এই ব্যক্তিটি তাহলে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় চেষ্টা করলে সব কিছুই সম্ভব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই ছেলেটির হাতের আঙ্গুল আছে শুধু একটা দুই হাতে দুইটা আঙ্গুলই আছে তো কতটা কষ্ট করে তাকে খাবার খেতে হচ্ছে আর কতটা কষ্টই না তার জীবন চলছে পায়খানা করতে গেলে প্রস্রাব করতে গেলে সে পানি খরচ করতে যে তার কত কষ্ট হচ্ছে এটা বলার বাহিরে তো এই আসলে এই ধরনের ভিডিও দেখলে আমাদের সবারই খারাপ লাগে তবে আমরা যারা সুস্থ আছি ভালো আছি সম্পূর্ণ সব কিছু আছে আমরা সবাই আল্লাহ তালার সুক্রিয়া যাতে আদায় করি আমরা সবাই আল্লাহর নিয়ামত পেয়েছি এর জন্য আমাদেরকে সুক্রিয়া আদায় করা প্রয়োজন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন